নরক নরক শব্দটা শুনলেই পাপীদের মন ভয়ে কেঁপে ওঠে বিবর্তন ক্রমে জীবাত্মা মানব জন্ম পায় মানব জন্মেই বিবেক বুদ্ধি পাওয়া যায় ভগবান মানুষকে ভালো মন্দ বিচারপথ দান করে থাকেন মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রে সদাচার বা কদাচার করতে থাকে মানুষের সমস্ত কর্মের সাক্ষী চোদ্দ জনের নাম মহাভারতের আদি পর্বে উল্লেখ করা হয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং কর্মযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করার নিমন্ত্রণ জানাচ্ছি হরে কৃষ্ণ মানুষের সমস্ত কর্মের সাক্ষী এই চোদ্দ জন এক সূর্য দুই চন্দ্র তিন বায়ু চার অগ্নি পাঁচ আকাশ ছয় পৃথিবী সাত জল আট দিবা নয় নিশা দশ ঊষা এগারো সন্ধ্যা বারো ধর্ম তেরো কাল চোদ্দ পরমাত্মা সারা বিশ্বে সবাইকে ফাঁকি দিয়ে মানুষ অনেক পাপ কর্ম করতে পারে কিন্তু এই সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া কখনোই সম্ভব নয় আবার মানুষের বহু সৎকর্মের হিসাব এই বিশ্বে কেউ না রাখলেও ওনারা সাক্ষী থাকেন এমনকি সমস্ত দেবতাদেরকেও যদি কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো তবুও কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছুই করা সম্ভব নয় মানুষের সমস্ত পাপ পুণ্যের হিসাব রক্ষক হচ্ছেন শ্রীচিত্রগুপ্ত তিনি শ্রীযমরাজের কর্মসচিব পাপ তিন প্রকার যথা শারীরিক পাপ বাচিক পাপ মানসিক পাপ শারীরিক পাপ পরহিংসা চুরি পর স্ত্রী সঙ্গ এগুলো শারীরিক পাপ বাচিক পাপ অসৎ প্রলাপ নিষ্ঠুর বাক্য প্রয়োগ পরদোষ কীর্তন মিথ্যা ভাষণ ইত্যাদি এইগুলো বাচিক পাপ মানসিক পাপ পরে দ্রব্যে লোভ পরের অনিষ্ট চিন্তা বেদবাক্যে অশ্রদ্ধা ইত্যাদি এগুলো মানসিক পাপ এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোক ও পরলোকে সুখী হতে পারে মহাভারত অনুশাসন পর্ব ১৩ অধ্যায়ে শ্রী বিশ্বদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন যমদূতেরা তার সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে জমপুরীতে নিয়ে যায় পৃথিবী থেকে জমপুরী অর্থাৎ নরগ্রহের দূরত্ব হচ্ছে ছিয়াশি হাজার যোজন বা সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল নরক সম্পর্কে আরও বিস্তারিত জানতে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর মন থেকে বলুন রাধা রাধা